আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু সুপ্রিয় শ্রোতা মন্ডলী আজকে আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় নিয়ে উপস্থিত হয়েছি একজন আমাদের সুন্নি ভাই মুসলিম ভাই উনি আমাদেরকে একটা চ্যালেঞ্জ করেছেন যে চ্যালেঞ্জটা ছিল যে আমরা যারা নিজেদের আহলে হাদিস বলে দাবি করি তাদেরকে তিনি এটা চ্যালেঞ্জ করেছেন চ্যালেঞ্জের বিষয়টি যে ফরজ নামাজে বিশেষ করে রাকাত সংখ্যা কত যেমন আমরা জোহরে চার রাকাত পড়ি আসরে চার রাকাত পড়ি মাগরিবে আমরা তিন রেকাত পড়ি এই যে আমরা ফজর নামাজ আমরা দুই রেকাত পড়ি এই যে আমরা নামাজটা পড়ি তো আসলে এই রাকাত সংখ্যার কি কোনো সহি সূত্রে কোনো হাদিস আছে তিনি চ্যালেঞ্জ করেছেন এবং তিনি বলেছেন আমরা যদি এই হাদিসটা তার সামনে পেশ করতে পারি তা তিনি তাকলিদ ছেড়ে দিবেন তিনি হানাফি মাঝহাবটাও তিনি ছেড়ে দিবেন এবং তিনি আহলে হাদিস কাতারে তিনি সামিল হবেন আলহামদুলিল্লাহ মানুষকে আহলে হাদিস হতেই হবে কেননা এটাই সহি মানহাজ এবং এটা ইসলামের একটা মানে বলতে পারেন একটা সঠিক পথ হাজা সিরাতে মুস্তাকিম তো অবশ্যই তাকে আমরা সহযোগিতা করতে চাই তিনি আহলে হাদিস হওয়ার জন্য চেষ্টা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা তার আলোচনাটি প্রথমে আপনাদেরকে শোনাবো শোনানোর পরেই আমরা দেখাবো যে আসলে ফর আমরা যে চার রাকাত আসরের মাগরীব এই যে রাকাত সংখ্যা বিশেষ করে এটা কোন সহি সূত্রে কোন হাদিস দ্বারা প্রমাণিত কি নয় এবং তিনি চ্যালেঞ্জ করেছেন ধরে নিতে পারেন আসেন আমরা তাকে একটু সহযোগিতা করি বিশেষ করে মানে আহলে হাদিস তিনি হতে চাইছেন আসলে আহলে হাদিস তাকে হওয়ার দরকার কোরআন সুন্না আশুক মানুক এবং আমাদের মানহাজে তিনি গ্রহণ করবেন বলেছেন করুক আসেন প্রথমে আমি আলোচনাটা শোনাই আচ্ছা তিনি এখানে হ্যাঁ হ্যাঁ তাদের কাছে আমার বক্তব্য হলো যদি আপনার সই হাদিসের আলোকে জীবন গড়তে চান তাহলে আমাকে ফজর জোহর আসর মাগরি বেশা এ পাঁচত্ব নামাজের প্রত্যেক ফরজ নামাজের কয় রাকাত করে ফরজ আদায় করতে হবে অর্থাৎ ফজর নামাজে কয় রাকাত জোহর নামাজে কয় রাকাত আসর নামাজে কয় রাকাত মাগরিবের নামাজে কয় রাকাত ঈশান নামাজে কয় রাকাত কয় রাকাত করতে হবে এই বিষয়ে যদি আপনারা আমাকে একটা সি হাদিস দেখাতে পারেন তাহলে সেদিন থেকে আমি আপনাদের আহলে আদিসের পথ অনুসরণ করব আপনাদের দলের অনুভক্ত হয়ে যাব দলের সদস্য হয়ে যাব আজকে আপনাদের কাছে ফজর জোহর আসর মাগরি বেশা এই পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ ফরজের রাকাত সংখ্যার উপরে একটি মাত্র বিশুদ্ধ হাদিস যদি আপনারা দেখাতে পারেন অথবা কোরআন করিমের কোনো আয়াত দেখাতে পারেন যে আয়াতের আলোকে আচ্ছা। তিনি এটা এই কথাটাকে বারবার পুনরাবৃত্তি করবেন শেষে আর একটা তিনি কথা বলেছেন ওটা শুনে নি প্রমাণিত হয়েছে অতএব এক্ষেত্রে রাকাত সংখ্যা প্রমাণিত হয়েছে জয়ীফ হাদিস দ্বারা এক্ষেত্রে আপনি জয়ীফ হাদিসের উপর আমল করতেছেন আর অন্য ক্ষেত্রে একটা জয়ীফ হাদিস দিলে পরে নাক ছিটকিয়ে আপনারা তা প্রত্যাখ্যান করে ফেলতেছেন যদি পারেন একটা সই হাদিস দিয়ে প্রমাণ করুন আচ্ছা যাই হোক আচ্ছা, আমরা তার আলোচনাটা খুব সুন্দরভাবে শুনেছি তার দাবি হচ্ছে এটা মানে তার দাবি শেষ অংশে দেখেছেন আসলে আহ আমরা যে রাকাত সংখ্যা নামাজের রাকাত সংখ্যা পড়ি এই মর্মে তার দাবি কোনো সহিহাদিস নেই যে কোটা আছে সেগুলো হচ্ছে জাইফ সূত্রে বর্ণিত তার দাবি এটা আমরা জবাব দেব ইনশাআল্লাহ আর দুই নম্বর তিনি এখান থেকে ইস্তিদলাল করেছেন যে জয়ীফ হাদিস দিয়ে যদি রাকাত সংখ্যা এটা যদি আমরা যদি গ্রহণ করে থাকি তাহলে উনারা যখন কোন জয়ীফ হাদিস দেন তখন আমরা কেন গ্রহণ করি না মানে তিনি বলতে চাইছেন সর্বশেষ যে জয়ীফ হাদিস এটা হুজ্জাত এটা দলিল এই জন্য তো প্রথম কথা হচ্ছে যে হাদিস জয়ীফ কি সাহি বা কি হাসান এ বিষয়ে নিয়ে আলাদা আলোচনা একটা রাখা যেতে পারে তবে আমি বলি যে আসলে জাইফ হাদিস যদি হুজ্জাত কেউ কায়েম করতে চাই আসলে তারাও কায়েম করতে চাইবে না অসংখ্য প্রথম কথা হচ্ছে এটা যে আমরা অনেক দলিল আমরা যখন দিই তখন আমাদের সুন্নি তথাকথিত ভাইয়েরা তারা বলে এ হাদিসটা জয়েব এটা মানা যাবে না তো দাদা আপনারাও তো হুজুর আপনারাও নিজেরাও তো আমাদের আহলে মানে আহলুল হাদিস যারা দলিল পেশ করে আপনার জৈব বলে ইনকার করে দেন তো এই যে আর্গুমেন্ট বা আপনার যে যুক্তি বা আপনার দিলাল এটা তো আপনিও চুবি আছেন মানে আপনি হাবুডুবু খাচ্ছেন ঠিক একই বিষয় আমরা যখন কোন দলিল পেশ করছি আমাদের অনেক খানাফি ভাইরা আছে জৈব বলে ইনকার করছে বাতিল করে দিচ্ছে তো এখন মূল কথা আসলে কি জাইফ হাদিস কি হুজ্জাত কি হুজ্জাত না ছোট্ট তিনটে মশলা দেব যেখানে জৈফ হাদিস যারা গ্রহণ করতে চাইছেন তাদের কি এই তিনটে হাদিস তারা কি গ্রহণ করবে প্রথম কথা দেখেন একটা আমি দিচ্ছি কিতাবুল মারেফা ওয়া তারিক তৃতীয় খণ্ড সাতশো একাত্তর পৃষ্ঠাতে একটা হাদিস বর্ণনা আছে আমরা সকলে জেনে সেই মুসলিমে হুজাইফা বিন ইয়ামিন রদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাসূল মুনাফিক কিছু ব্যক্তির কথা বলে বলেছিলেন দশ জন বা বারো জন এই ধরনের মুনাফিক কিছু ব্যক্তির কথা বলেছিলেন তো এই কিতাবুল মারেফা ও তারিক তৃতীয়খণ্ড সাতশো একাত্তর পৃষ্ঠায় হুজাইফা বিন ইয়ামিন রদিয়াল আনহু তিনি আবু মুসা আশারি রদিয়াল আনহুকে তিনি মুনাফিক হিসাবে আখ্যায়িত করেছিলেন এবং বলেছিলেন তিনি মুনাফিক তাহলে এখন কি কোনো হানাফি ভাই কোনো সুন্নি ভাই আবু মুসা আশারিকে আপনি মুনাফিক মানবেন মানবেন যদিও ওসুলে হানাফের নিকটে হাদিস সহি কিন্তু আমাদের আহলুল হাদিস মানহাজে সালাবদের ওসুল অনুসারে হাদিসটা সহি নয় এখানে একজন রাবি আছে আমাস আমাস মুদালিস রাবি হওয়ার কারণে এই হাদিসটা জাইব বাকি যতগুলো রাবি আছে সবগুলো সেকা গ্রহণযোগ্য শুধু একজন রাবের ত্রুটির জন্য হাদিসটা জাইব তো প্রথম অ্যান্টিভেনাম জবাব হচ্ছে এটা যারা বলছে জৈফ হাদিস দিয়ে হুজ্জত কায়েম করবে তো তাদেরকে বলতে হবে তাকে স্বীকার করে নিতে হবে যে সাহাবি আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি স্পষ্ট তিনি মুনাফিক ছিলেন নাউজুবিল্লাহ মিন জালিক আস্তাগফিরুল্লাহকে মানতে করতে চাইবেন না কিন্তু এই মর্মে জয়ীফ হাদিস বর্ণনা আছে এখন যারা বলছে না জয়ীফ হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যাবে তাহলে গ্রহণ করেন আবু সাসারি রদি আল্লাহ আনহুকে আপনারা মুনাফিক বলেন নাউজুদ্দিন জান্দিক ঠিক এখানে আরো একটা কথা বলে দিই এই আবু মুসা মানে বিশেষ মানে করে আবু মুসা আশারিকে যে হুজাইফা ইয়ামিন তিনি যে মুনাফিক বলেছেন এই হাদিসের রাবি একজন আমাস ইনি হচ্ছেন মুদাল্লিস ঠিক এই আমাস বিশ টাকার তারাবিতে ইবনু মাসুদ থেকে হাদিস বর্ণনা করেছে যে ইবনু মাসুদ বিশ টাকার তারাবি পড়তেন এখানে আমাস আছে বাকি সমস্ত সেকারাবি যদি বলেন না বিশ টাকার তারাবি ইবনু মাসুদ থেকে প্রমাণিত তাহলে আপনাকে ধরে নিতে হবে এই হাদিসটা সহি কেননা আবু মুসা আশারিকে মুনাফিক বলার হাদিসটা সহি তো আমরা এই অসংখ্য দিতে পারি আরো দেখেন তাফসিরে তাবারি খুলে দেখেন সুরাহাজ তেত্রিশ আয়াত নম্বর ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত একটা ঘটনা বর্ণনা আছে এ আয়াতে তাফসির করতে গিয়ে আলোচনা করা হয়েছে যে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন জাহিদ বিন সাবেতের স্ত্রী আপনারা জানেন ঘটনা আমরা বলতে চাইছি না তো আল্লাহ মোহাম্মদ সাল্লাম একদিন ঘরে ঢুকতে গিয়েছেন সেই সময়তে দেখছেন তার পা থেকে কিছুটা কাপড় উঠে গেছে জাইনবের কিছুটা কাপড় উঠে গেছে এটা দেখে আল্লাহ রসুল নওয়াজুবিল্লামিন জালিক তার দৃষ্টি তার দিকে চলে যায় এবং তার একটু আলাদা সেন্স চলে আসে তারপরে জায়দকে গিয়ে বলে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও বিশ্বনবী তিনি বিবাহ করবেন এই হাদিসটা বর্ণনা আছে বিশ্বনবীর দিকে করে জাইনাবকে দেখে তার এই ঘটনা ঘটেছিল এবং নাস্তিকরা এটা নিয়ে সমালোচনা করে এই হাদিসের সমস্ত রাবি মানে সহি ধরে নিতে চান তবে একজন রাবি তো এখন যদি বলেন যে না হাদিস আপনাদের নিকটে হুজ্জাত দলিল তাহলে বলেন এই হাদিসটাকে বিশ্বনবীর প্রতি এই অপবাদটা আপনারা গ্রহণ করবেন আমি বোঝাতে চাইছি এটা যে জাইফ হাদিস দিয়ে হুজ্জাত তথা দলিল কায়েম হয় না যদি হয় আমি দুটো জাস্ট উদাহরণ দিলাম আর কয়েকশো উদাহরণ দিতে পারবো এক আবু মুসা আসারি রদিয়ালকে মুনাফিক বলতে হবে দুই আল্লাহ রসুল মোহাম্মদ ইসলাম জাইনবকে দেখে তার সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এই জন্য জাইদকে বলেছিল তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও তাহলে এই ঘটনাকে সহি ধরে নিতে হবে আপনারা মানবেন আর একাধিক আমি দিতে পারবো জাস্ট দুটো দিলাম সময় স্বল্পতার কারণে যাই হোক আমরা এখান থেকে বোঝাতে চাইলাম যে জাইফ হাদিস দিয়ে হুজ্জাত কায়েম করা যাবে না এটা হুজ্জাত হতে পারে না যদি হয় তাহলে সাহাবিদের উপরে মিথ্যা অপবাদ আল্লাহ রসুলের প্রতি মিথ্যা অপরাধ হাজার হাজার হাদিস আছে যারা শিয়ারা সনদ সহকারে হালে সুন্নাওয়াল জামাতের কিতাবে মজুদ আছে সাহাবিদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে এরকম অনেক হাদিস আমি দেখাতে পারবো কয়েক হাজার হাদিস পেশ করা যেতে পারে যে সাহাবিদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে কিন্তু সনদগুলোতে দুর্বলতার কারণে এগুলো হুজ্জত আহলে গ্রহণ করে না তারা যারা বলছে যে না জাইফ হাদিস হুজ্জাত তো আপনারা সেই গ্রহণ করবেন আমার একটা জবাব দুই নম্বর আসেন তিনি জানতে চেয়েছেন আসলে আমরা যে পাঁচ রাকাত ফরজ নামাজ পড়ি এর রাকাত সংখ্যা কোন হাদিস দ্বারা প্রমাণিত কি যে আলহামদুলিল্লাহ অবশ্যই প্রমাণিত একাধিক সহি সূত্রে প্রমাণিত আমি মাত্র পাঁচটা হাদিস আপনাদেরকে পেশ করব বুখারি মুসলিম আউদাদ তিরমিজি ইবনে মাজা এবং মুসনাদে আহমদ থেকে আপনাদের সামনে পেশ করব এবং মনে রাখতে হবে দিন ইসলাম হচ্ছে মোকাম্মাল পবিত্র পবিত্র কোরআন সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 3 আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম দিন ইসলাম হচ্ছে মোকাম্মাল এখানে মুফতি সাহেবের কলমের ঘোচা দিয়ে ফরজ নামাজকে ফরজ বিধান করবে এমনটা নয় নয় কোরআন সুন্না দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ আসেন কয়েকটা হাদিস প্রথমে দেখি অনেক অভিযোগ করে যে পাঁচ নামাজ এটাই নাকি প্রমাণিত নয় যে নামাজ পড়তে হবে যে সবগুলো জবাব আমি একসঙ্গে দিয়ে প্রথম হাদিস মোয়াজবিল আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম তিনি যখন ইয়ামেনে পাঠিয়েছিলেন সেই বুখারি সাত হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস সেখানে পাঁচ নামাজ দিন এবং রাতে ফরজ করা হয়েছে প্রথম দলিল সেই বুখারি তাহিদ সাত হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস দুই নম্বর যে প্রাথমিক অবস্থাতে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের হিজুর বিরতের পূর্বে কত রাকাত নামাজ ছিল আলহামদুলিল্লাহ এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে আসেন আমরা সেটা দেখে নিই সৈয় বুখারি কিতাবুসলাতে তিনশো পঞ্চাশ নম্বর হাদিস কি বলছে সৈয়দা আয়েশা রদি আল্লাহ আনহা আমাজান আয়েশা রদি আল্লাহ আনহা জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ মুমিনদের মা উম্মাহাতুল মুমিনিন সুরা হাজাবের ছয় নম্বর আয়তে আল্লাহ যেমনটা বলেছেন মুমিনদের মা হাদিস বর্ণনা করছে এবং মুফতি সাহেব আমাদের তথাকথিত সুন্নি সাহেব যে দাবি করেছেন যে দলিল চেয়েছেন আম্মাজান আয়েশা রদি আল্লাহ তার অকাট্য জবাব দিয়ে গেছে চোদ্দশো বছর আগে কিন্তু কেউ যদি এই কোরআন হাদিস না পড়ে তারা না পেতেই পারে আসেন আমরা একটু সহযোগিতা করি মুফতি সাহেবকে সই বুখারি তিনশো পঞ্চাশ নম্বর হাদিস আইসা রদিয়াল তিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন আল্লাহ যখন নামাজ ফরজ করেন তখন সফর এবং মুকিম মুকিম অবস্থায় দুই রাকাত করে নামাজ ফরজ করেছিলেন সফরে দুই রাকাত মুকিম অবস্থাতে দুই রাকাত পরে সফরের নামাজের আগের মতো রাখা হয় আর মুকিম অবস্থার নামাজ বাড়িয়ে দেওয়া হয় আমাজান বলছেন যে প্রথমত নামাজ সফর এবং মুকিম অবস্থাতে নামাজ দুই রাকাতে ছিল কিন্তু পরবর্তী সময়তে বিশ্বনবী তিনি কি করলেন সফরের নামাজটিকে ঠিকই রেখে দিলেন কিন্তু মুকিম অবস্থার নামাজটিকে বৃদ্ধি করলেন তবে সই বুখারি তিনশো পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসে যে মুকিম অবস্থায় নামাজ এই মুকিম অবস্থায় নামাজের রাকাত যে বাড়িয়ে দিলেন কত যে বাড়ালেন এটা হাদিসে নাই সই হাদিসে নেই আলহামদুলিল্লাহ তবে এটাও বর্ণনা চলে এসেছে অন্য হাদিস দ্বারা আসেন দেখি যে কত রাকাত বৃদ্ধি করেছিলেন এটাও আমাদের আইসা রদি আল্লাহ তিনি অজাহা তিনি বিস্তারিত একটা মানে মুফাসার করেছেন বিস্তীর্ণ ভাবে তিনি আলোচনা করেছেন তিনি কি বলছেন দেখেন এটা আছে সাই হাদিস তিন হাজার নয়শো পঁয়ত্রিশ নম্বর হাদিস আমাদের আইসা রদি আল্লাহ কি বলছেন দেখেন না নামাজ দুই দুই রাকাত ফরজ ছিল পরে নবী করিম সাল্লাহ সাল্লাম হিজরত করেন তখন চার রাকাত করে নামাজ ফরজ করে দেওয়া হয় চার রাকাত করে নামাজ ফরজ করে দেওয়া হয় এবং সফর কালে আগের অবস্থায় দুই রাকাত বহল রাখা হয় তার মানে, মানে আমাজন একটু আরেকটু বাড়িয়ে বললেন কি ব্যাখ্যা করলেন কি যে প্রথম হাদিস ছিল সেবুখায় তিনশো পঞ্চাশে যে মুকিম অবস্থাতে নামাজকে বৃদ্ধি করা হয় তো মুকিম অবস্থায় কত রাকাত বৃদ্ধি করা হয় কি ব্যাপার এটা বলা হয়নি তবে এই সৈবুখারি হাদিস মার তিন হাজার নয়শো পঁয়ত্রিশে আমাজন বলে দিয়েছেন যে মুকিম অবস্থায় চার রাকাত করে দেওয়া হয় আর সফর অবস্থায় দুই রাকাত রাখা হয় এখন চার কি ফজর জোহর একটা প্রশ্ন আসতে পারে তাহলে পাঁচ ওয়াক্তে কি চার করে নামাজ পড়বো জি না এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহা আনহু তিনি স্পষ্ট আরো ব্যাখ্যা করে দিয়েছেন আসেন আমরা দেখি তিনি বলছেন এ হাদিস আছে সেই মুসলিম এক হাজার চারশো পঞ্চান্ন নম্বর হাদিস ইসলামিক সেন্টার থেকে ছাপানো এখানে কি বলছেন দেখেন আল্লাহ তালা নবী মোহাম্মদের জবান মুবারক দ্বারা মুকিম অবস্থায় চার রাকাত এবং সফরে দুই রাকাত ভীতিকর অবস্থায় এক রাকাত নামাজ ফরজ করেছেন মানে মুকিম অবস্থায় চার রাকাত চার রাকাত সফর অবস্থায় দুই রাকাত ভীতিকর অবস্থায় এক রাকাত নামাজ ফরজ করেছেন সাই মুসলিম হাদিস নম্বর এক হাজার চারশো পঞ্চান্নতে আবদুল্লাহ ইবন আব্বাস রদিলতালহ বলেছেন এখনো প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে জোহরে করাকাত পড়ব আসরে করাকাত পড়ব মাগরিবে করাকাত পড়ব ফজরে করাকাত পড়ব ঈশাতে করাকাত পড়ব এই মর্মে কি কোন হাদিস সহি নেই যে আলহামদুলিল্লাহ আছে আমরা আরো একটা হাদিস পড়ে আসেন এই হাদিস যেটা পড়তে চলেছি এই হাদিস থেকে তিনটে ওয়াক্তের নামাজ একদম স্পষ্ট প্রমাণিত এক মাগরিব দুই জোহর তিন আসর এবং এশা চার রাকাত মানে চার মানে ওয়াক্তের নামাজের রাকাত সংখ্যা নির্ধারিত আছে আলহামদুলিল্লাহ চার ওয়াক্তের কোথায় দলিল আসেন মুসনাদে আহমদ হাদিস নাম্বার দু হাজার এবং যেটা সুরাইব আরনাউত রহেমাহুল্লাহর তাহাকিক যেটা আছে সেটা মুসনাদে আহমদ ছাব্বিশ হাজার তিনশো আটত্রিশে সহি সনদে বর্ণনা আছে এবং মুসনাদে সিরাজ হাদিস নাম্বার এক হাজার তিনশো একাশি এবং হাদিস সিরাজ হাদিস নাম্বার এক হাজার সাতশো অষ্টআশিতে এই হাদিসটা বর্ণনা আছে যেখানে যেখানে চার ওয়াক্তের নামাজের রাকাত সংখ্যা স্পষ্ট বর্ণনা আছে আসেন আমরা হাদিসটা পড়ি প্রথম হাদিসটা বর্ণনা করেছেন সৈয়দা আইসা মানে আম্মা তিনি ক্লিয়ার করে দিয়েছেন মুমিনদের মা কোনো কিছু ফাঁকা রাখেননি তিনি উম্মত তার সন্তানরা বিভ্রান্তিতে পড়তে পারে তিনি আলহামদুলিল্লাহ স্পষ্ট বিশ্বনবীর তরফ থেকে সূত্রে বর্ণনা করেছেন আসেন হাদিসটা পড়ি সৈয়দ বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের দুই রাকাত দুই রাকাত নামাজ ফরজ করা হয়েছিল ইল্লা মাগরীব তথা তবে মাগরিব ব্যতীত এবার দেখেন মাগরীব তিনি মাগরীব ছিল তিন ডাকাত ফরজ ছিল পরে আল্লাহর মুকিং অবস্থায় জোহর আসর ঈশা নামাজ চার রাকাত করে দেয় এবং সফরে আগের অবস্থায় দুই রাকাত বহল ছিল এই হাদিস যেটা মুসনাদ আহমদ হাদিস নাম্বার ছাব্বিশ হাজার তিনশো আটত্রিশে আমি বাংলাটা পড়লাম হুজুরা আরবিটা পড়ে নিবেন কারণ আমি যদি আরবি পড়তে যাই তখন আমার কিরাতের পেছনে লেগে যাবে আমার হাদিসের জবাব দিবে না তবে আমি যে হাদিসটা বলছি পারলে এই হাদিস নেই হাদিসের গ্রন্থে এটা প্রমাণ করে দেখাবেন আবার পড়ছি আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে প্রথমত নামাজ দুই রাকাত দুই রেখাত করেছিল ইল্লা মাগরিব মাগরিব ব্যতীত মাগরিব কত কত রাকাত ছিল হাদিস এসেছে যে সালাসা তিন রাকাত ছিল পরে কি করা হলো আল্লাহ সুবহানাহু মুকিং অবস্থাতে জোহরের নামাজ আসরের নামাজ এশার নামাজ তিনি চার রাকাত চার রাকাত চার রাকাত করে ফরজ করে দেন আর সফর অবস্থাতে দুই রাকাতকে বহল রাখে যে হাদিসটা বললাম এ হাদিসটা বলতে পারে উনি যেহেতু বলেছেন এই হাদিসগুলো নাকি জৈব কে জৈব বলেছে হুজুর আপনার মুখের কথাই তো আর হাদিস জৈব হবে না আসেন আমরা দেখি হাদিসের তাহাকিক দিয়ে দিই প্রথম কথা এই হাদিসকে শেখ সোয়াইব আবনাত রাহিমাহুল্লাহ হানাফি বিদ্যানরা তাকে মাথার তাজ মনে করে আলহামদুলিল্লাহ আমরা মনে করি মুসনাদে আহমদ তার নুসখা যেটা আছে মুসনাদে আহমদ হাদিস নামাজ ছাব্বিশ হাজার তিনশো আটত্রিশে ইসনাদু সাহি তথা এস হাদিসের সনদ একদম সহি তিনি উল্লেখ করেছেন কিছু কিছু জায়গাতে হাসানও পাওয়া যায় তার অন্য গ্রন্থে তবে যাই যাই হোক শেখ সোহেব নিকটে ইসনাদ হাসান মানে সহি মানে আলহামদুলিল্লাহ দুই ইরশাদুল হক আসারি হাফেজাহুল্লাহ তিনি তার মুসনাদে সিরাজ এটাকে তিনি তাহাকিক করেছেন হাদিস নাম্বার এক হাজার তিনশো একাশিতে তিনি বলেছেন ইসনাদুল সাহি এই হাদিসের সনদ একদম সহি দুজন দিলাম তিন নম্বর হাফেজ জুবার আলী জাই রহিমাহুল্লাহ তিনি ফাতোয়া ইলমিয়া প্রথম খণ্ড চারশো ছয় পৃষ্ঠাতে তিনি সনদকে হাসান বলেছেন আলহামদুলিল্লাহ আমাদের তাহাকিক এই হাদিস হাসান সাহি আমরা মাত্র চার তিনজন মহাদ্দিসের কথা নকল করেছি শেখ শোয়েব আদনাউত হাসান বলেছে ইউশাদুল হক আসারি তিনিও হাসান বলেছেন তার মুসনাদে সিরাজে আর তিন নম্বর হাফেজ তিনিও হাদিসের সনদকে একদম হাসান বলেছে তো আমরা তো হাসান হাদিস দিয়ে দিলাম কমপক্ষে মাগরিব ঈশা এবং জোহর এবং আসর চার রক্তের নামাজের রাকাত সংখ্যা আলহামদুলিল্লাহ স্পষ্টভাবে প্রমাণিত আর হুজুর বলেছেন যে আমরা যদি দিয়ে দিতে পারি কোন সেই সনদে তিনি হানাফিয়া ত্যাগ করে দিবেন তিনি আহলে হাদিস গ্রহণ করবেন আহলান সাহলান আমরা চাইবো হুজুর আপনার এই ওয়াদার উপরে আপনি অকাট্যভাবে দাঁড়িয়ে থাকেন অনুরোধ করব যে কথা মুখ দিয়ে বলেছেন সেটা অঙ্গ প্রত্যঙ্গদের জন্য বাস্তবায়ন হয় শুধু মানুষকে বিভ্রান্তি করার জন্য এমন কথা বলবেন না আসেন আর একটা হাদিস পড়ে নিই কেননা এই হাদিসে ফজরের রাকাতটা পাওয়া যায়নি বিশেষ করে মুসনাদে আহমদের এ হাদিসে ফজরে কত রাকাত এটা পাওয়া যায়নি আসেন ফজরের রাকাতের উপরে আমরা আর একটি হাদিস দেখি এই হাদিসটাও বর্ণনা হয়েছে সাহিব হিব্বান চতুর্থ খণ্ডের একশো আশি পৃষ্ঠা হাদিস নাম্বার দু হাজার সাতশো সাতাশ এবং সাহিব হুজাইমা হাদিস নাম্বার নয়শো চুয়াল্লিশ মুসনাদের সিরাজ হাদিস নাম্বার এক হাজার তিনশো আটানব্বই এবং হাদিস সিরাজ হাদিস নাম্বার এক হাজার আটশো বারো এই হাদিসের অংশটা আমি পড়ি ভাবে হাদিস বলছে দেখেন হ্যাঁ, হ্যাঁ, হাদিস এটা আম্মাজান রদি আনহা আমরা আজকে আম্মাজানের হাদিস আপনাদের সামনে শোনাচ্ছি তিনি বলছেন দেখেন যে সফর এবং মুকিম অবস্থায় দুই রাকাত দুই রাকাত ফরজ ছিল পরে যখন সাল্লাম অবস্থান মানে অবস্থান করার সিদ্ধান্ত নিলেন তখন মুকিম অবস্থায় দুই রাকাত করে বৃদ্ধি করা হয় মুকিম অবস্থায় দুই রাকাত করা হয় মানে চার রাকাত হয়ে গেল ভোরের নামাজ কিরাত ভোরের নামাজে কিরাত লম্বা করার কারণে দুই রাকাত থাকতে দেওয়া হয় এবং মাগরীবের নামাজ তিন রাকাত বহল রাখা হয় কারণ এটা দিনের বেজোর নামাজ বিতের মানে, মানে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে কি যে ফজরের নামাজ কিরাতকে হ্যাঁ, লম্বা করে দেওয়া হয় আর রাকাতকে দুই রাকাতটাকে বহল রাখা হয় আর মাগরীবের নামাজ এটা দিনের বিতের মতো বেজোর তো স্পষ্টভাবে এই হাদিস যেটা সাইব হেব্বান হাদিস দু হাজার সাতশো সাতাশে স্পষ্ট বর্ণনা আছে যে হাদিসে ফজরের দুই রাকাত ফরজ এটা প্রমাণিত আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক নামাজের বিধান রাখ আকাত সংখ্যা সেই হাদিস দ্বারা প্রমাণিত এখন হুজুর তার কথার উপরে অটুট থাকা চাই তিনি যেন আহলুল হাদিস এই মানহাজটাকে গ্রহণ করে অন্যথায় মিথ্যা কসম করার জন্য শপথ করার জন্য শরীয়তে তার উপরে কি বার্তাবে আপনারা জানেন আপনারা সেটা সিদ্ধান্ত নেবেন মুক্তি মানুষ যে তিনি একটা ওয়াদা করেছেন ওয়াদা যদি ভঙ্গ করে তাকে কি করাবেন এখন আপনাদের ব্যাপার আমি সে বিষয়ে ফতোয়া দিচ্ছি না হাদিস দেখতে চেয়েছিল হাদিসটা দেখিয়ে দিয়েছি আসেন এই হাদিসকে বলতে পারে হাদিসটা জাইব হাদিসটা দুর্বল আসেন হাদিসটা আমরা একটু সংক্ষিপ্ত তাহাকিক দিই প্রথম দেখেন হাদিসটা কোন গ্রন্থ আছে সাহি ইবনু হিব্বান হাদিস না দু হাজার মানে ইমাম ইবনু হিব্বানের নিকটে হাদিসটা সহি তার জন্য তিনি তার সহিতে নকল করেছেন দুই হাদিসটা কোথায় আছে সহি ইবনু খুজাইমাতেও আছে নশো চুয়াল্লিশ নম্বর হাদিস তার মানে ইমাম ইবনু খুজাইমা যেহেতু তার গ্রন্থের নাম সাহি দিয়েছেন তার জন্য তার নিকটেও সহি আর হানাফিদের একটা ওসুল আছে ইবনু হিব্বান এবং সাইবনু খুজাইমাতে কোনো হাদিস নিয়ে আসার পরে যদি তার মুসানিফ যদি সুকুত এখতিয়ার করে তাহলে সেটাকে হাসান হানাফিদের নিকটেও হাসান দুটো আমরা দলিল পেশ উল্লেখ করলাম যে হাদিসটা সাহি তিন নম্বর আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ যদিও আপনারা মানতে চাইবেন না তারপরে আমি মহাদিসের একটা মোতাবায়াত দিলাম যে তার সৈবনে হিব্বান যেটা দু হাজার তিনি হাদিসটাকে সহি বলেছেন এবং সিলসিলা হাদিস সাহিয়া হাদিস নম্বর দু হাজার তিনি সহি বলেছেন চার নম্বর মহাদিস শেখ শোয়েব আরনাউত রহিমাহুল্লাহ এই সনদ গেসনাদুস হাসান বলেছেন মানে এই সনদ হাসান বলেছেন সেটা শেখ সাহেব আরনত রহিমাহুল্লাহ সৈবন হিব্বানে তাহাকিক দেখবেন হাদিস নদ দু হাজার সাতশো আটত্রিশে তিনি এই সনদকে হাসান বলেছেন পাঁচ নম্বর আর একজন মহাদিস মোহাম্মদ আব্দুল রাজাক হামজা তিনি এই সনদকে হাসান বলেছেন তার তার মুরাদুস মুরাদুস জামান ইলাল জায়েদ ইবনে হিব্বান হাদিস নম্বর পাঁচশো চল্লিশে তিনি হাদিসটাকে হাসান বলেছেন ছয় নম্বর হুসাইন সেলিম আসাদ দারানি তিনি মুরাদুস জামানে তিনিও এই হাদিসটাকে তাহাকিক করতে গিয়ে সাহিব হিব্বান হাদিস নম্বর পাঁচশো চল্লিশে তিনি হাদিসের সনদ হাদিসকে সাহি বলেছেন ছয় নম্বর সাত নম্বর ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ তিনি তার মুসনাদে সিরাজে তাহাকে করতে গিয়ে হাদিস নম্বর এক হাজার তিনশো আটানব্বই এই হাদিসের সনদকে সহি বলেছেন আট নম্বর হাফেজ জুবার আলী জাই রহমাহুল্লাহ তিনি সনদকে ইসনাদকে সহি বলেছেন তার ইলমে মাকালাত প্রথম খন্ড চারশো ছয় পৃষ্ঠায় তার মানে আমরা এখানে মাত্র আটজন মহাদ্দিসের কথা নকল করলাম যে এই সনদকে হাসান বলেছেন সহি বলেছেন সর্বোপরি কথা হচ্ছে আমাদের এতটাই বোঝা গেল যে হাদিস দ্বারাই পাঁচ ওয়াক্ত নামাজের নামাজের রাকাত সংখ্যা অকট্টভাবে সহি হাসান সনদে প্রমাণিত আলহামদুলিল্লাহ এখন বাকি থাকলো আমাদের মুক্তি সাহেব আমি নামটা জানি না আমাকে অসংখ্য মানুষ ভিডিওটা পাঠিয়েছিলেন জবাব দেওয়ার জন্য এই জন্য বসেছি আর কি তো উনার অন্তত পক্ষে আহলুল হাদিস এই ইসের দিকে চলে আসা দরকার কেননা তিনি এমনটাই দাবি করেছেন তার আলোচনা থেকে দেখেন কি বলছেন দেখাতে পারেন তাহলে সেদিন থেকে আমি আপনাদের আহলে আদিসের পথ অনুসরণ করব আপনাদের দলের অনুভক্ত হয়ে যাব দলের সদস্য হয়ে যাব আজকে আপনাদের কাছে ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচত্ব নামাজের ফরজ ফরজের রাকাত সংখ্যার উপরে একটি মাত্র বিশুদ্ধ হাদিস যদি আপনারা দেখাতে পারেন অথবা কোরআন করিমের কোনো আয়াত দেখাতে পারেন আচ্ছা দেখলেন উনি স্বীকার করেছেন তিনি নিজে বলেছেন তিনি আসলে আহলুল হাদিসের কাতারে সামিল হয়ে যাবেন উনি একটা চেয়েছিলেন আমি কমপক্ষে দুইটা স্পষ্ট দলিল দিয়েছি দুইটা হাদিস স্পষ্ট দিয়েছি আর বোখারি মুসলিম থেকে মোতাবায়াত হিসাবে কিছু অংশ দিয়েছি যেখান থেকে দিলাল করেও নামাজকে বোঝা যায় যে নামাজের সংখ্যা বৃদ্ধি করা এবং কত রাখাত পড়তে হবে তারপরে আমি স্পষ্ট সেই সনদে দিয়েছি আর সবচেয়ে বড় কথা যদি হাদিসের গ্রন্থে যদি রাকাত সংখ্যা নাও থাকতো তারপরেও আহলুল হাদিসদের ওসলের পরিপন্থী হতো না কেননা এটা স্পষ্ট মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত আর আমরা আহলুল হাদিস আমাদের উসুল হচ্ছে এটাই যে কোনো মাসালা যদি উম্মাতে ইজমা দ্বারা প্রমাণিত হয় যদি কোনো ইকতলাফ না থাকে আহলুস না থেকে তাহলে তার উপরে হুজিয়াত কায়েম করা যায় এবং আহলে হাদিসদের এটাই মানহাজ অনেক মুকাল্লিদ ভাইরা আছে তারা বলে আহলে হাদিসরা তারা ওসু মানে ইজমা মানে না যে না আমরা ইজমা মানি যেটা উম্মতের ইজমা কোনো দেবন্দির একটা ইজমা তৈরি করে দিল বেরলবিরা নিজের একটা ইজমার দাবি করলো এমন ইজমাত আমরা বিশ্বাসী না যেটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত এমন যদি যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা হুজ্জাত হিসেবে কায়েম করি যেখানে আহলুসুন্নার কোনো ইমাম যারা ইকতলাফ করেনি তখন আমরা সেটাকে ইজমা মনে করি যেমন চার রাকাত এই যে পাঁচ ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা ইজমা দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত মসজিদে মেহরাব তৈরি করা এটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত তো অসংখ্য মাসালা ইজমা দ্বারা প্রমাণিত আর এই বিষয়ে ইমাম শাহি রহমাহুল্লাহ তার কিতাব মানে কিতাবুল উম প্রথম খণ্ড আটষট্টি পৃষ্ঠায় পাঁচ লাখ নামাজের রাকাত সংখ্যার উপরে তিনি মুসলিম উম্মার ইজমা দাবি করেছেন এবং এটাকে যথেষ্ট মনে করেছেন আরো আছে মারাতিবে ইজমা ইমাম ইবনু হাজম আন্দোলন মোল্লা চারশো ছাপ্পান্নতে মৃত্যু প্রথম চব্বিশ এবং পঁচিশ পৃষ্ঠাতে তিনি ইজিমার দাবি করেছেন যদি হাদিস যদি সহি প্রমাণিত না হতো তারপরে মুসলিম উম্মার ইজিমা দ্বারা প্রমাণিত এবং আহলুল হাদিসরা মুসলিম উম্মার ইজিমা দ্বারা কোন মশালা যে সাবিত হয় সেটাকে হুজাত তথা দলিল গ্রহণ করে আলহামদুলিল্লাহ হ্যাঁ তবে হানাফিরা কিছু ইজমার দাবি করলো যে এই মশালার প্রতি ইজমা হয়েছে নবজি নুরের তৈরি এর প্রতি ইজমা আছে গায়ে খবর জানে এটা প্রতি ইজমা আছে জি না এইসব আকিদা বা মশালাগত যে ইজমার দাবি করে এগুলো আসলে ইজমা না সবগুলো ইকতলাফ তাই ইকতলাফি মাসালাতে আমরা ইজমা গ্রহণ করি না বরং প্রকৃত ইজমা যেটা সেটাকে আমরা ইজমা হিসেবে গ্রহণ করি সুপ্রিয় শ্রোতা আমরা আলোচনা লম্বা করলাম না আমরা বুঝতে পেরেছি যে পাঁচাত নামাজের যে রাকাত সংখ্যা অকাত্ত হাদিস সহি হাসান দ্বারা প্রমাণিত মুফতি সাহেবের কাছে অপেক্ষা করছি তিনি কবে আহলে হাদিস কাতারে সামিল হচ্ছেন এবং এলান করছেন লাইভে এসে অথবা ভিডিও করে যে জি আলহামদুলিল্লাহ আমরা হাদিস পেয়ে গেছি আমি হানাফি মাজাব ছেড়ে দিলাম হানাফি মাজাব না মানে মানার এবং এবং আলহাদিস মাঝাব আলহাদিস যে মানহাজকে না মানার যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল ফরজ নামাজের একাত সংখ্যা আমাদের রুহুল আমিন ভাই ইন্ডিয়া থেকে তিনি এর জবাব খুব সুন্দরভাবে দিয়েছেন এবং হাদিসের গ্রন্থ থেকে তিনি দিয়েছেন তিনি আমার চেয়ে আরো ভালো আরবি জানেন তিনি পড়ে পড়ে দেখে নিতে পারেন আমি রেফারেন্সগুলো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি যে রেফারেন্সগুলো দিয়েছি মাকতে হয় শামিলা থেকে আপনার চেক করে দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ ওখান থেকে আমি কোট করেছি আমি আশা রাখছি তিনি তার কথার উপরে অটল থাকবেন এবং তিনি আহলে হাদিস হক মানহাজ সেটাকে গ্রহণ করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা হাদিস দিয়ে আলোচনা শেষ করব সুনান তিরমিজি হাদিস নাম্বার দু হাজার একশো বিরানব্বই এবং 2229 দুইশো উনত্রিশ কিতাবুল ফিতানে আছে হাদিসটা বিশেষ করে সৌবান রদে আলু তিনি বর্ণনা করেছেন এবং আরো অসংখ্য সাহাবি বর্ণনা করেছে মহাবিব নুকুরাতা তার পিতার সূত্রেও বর্ণনা করেছে তিনি বলছেন ইজা ফাসাদুল ইসলাম ফালা ফিকুম লা তাজালু মিন উম্মতি মানসুরিন লা মান খাযালাহুম হাত্তা তাকমু সাআত ক্বালা মুহাম্মদ বিন ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আহলুল হাদিস ওয়া ফি রাওয়াতিন হুম আসহাবুল হাদিস যে নারজিত তাইফে মানসুরা ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী 233 হিতে মৃত্যুবরণ করে তিনি বলেছেন তারা হচ্ছে আহলুল হাদিস আহলুল হাদিস এখন মুফতি সাহেব বলতে পারে যে এখানে আহলুল হাদিস বলতে মুহাদ্দিসদের জামাতকে বোঝানো হয়েছে এটার আমি অন্য ভিডিওতে জবাব দিয়েছি শুনে নিতে পারেন আহলুল হাদিস বলতে শুধু মুহাদ্দিস নয় বরং বিশেষ করে আহলুল হাদিস বলতে দুই শ্রেণীর মানুষকে বোঝানো হয় এক আলিম ফিল হাদিস এক আমিল ফিল হাদিস যারা হাদিসের উপরে আমল করে সাধারণ জনসাধারণ তারাও আহলে হাদিস এবং যারা হাদিসের উপরে তাহাকে তাকরিজ করে এরাও আহলুল হাদিস যেটা ইমাম খতিব আল বাগদাদি চারশো তেষট্টি মৃত্যুবরণ করে তার আল জামে প্রথম খন্ড একশো চল্লিশ পৃষ্ঠা হাদিস নম্বর একশো তিরাশিতে ইমাম আহমদ ইবন হাম্মাল রহমাহুল্লার কথাকে নকল করে বলেছেন শেখ ইমাম ইবনু তাইমিয়া মজমাল ফতোয়া চতুর্থ খণ্ডের পঁচানব্বই পৃষ্ঠায় একই কথা বলেছেন সাইবনু হিব্বান হাদিস নম্বর ছ হাজার একশো বাষট্টিতে ইমাম ইবনু হিব্বান তিনি একই কথা বলেছেন একাধিক দলিল আমরা দিয়ে আলোচনা করেছি তাই আসেন আমরা তাইফে মানসুরা আসাহাবুল হাদিস আহুল হাদিসদের মানহাজ গ্রহণ করি কেন তিনি এটা দাবি করেছেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ওম আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু